ছেড়ে দেওয়ার পরে ওই ইবলিস বলতেছে ভাই আমাকে মেরে লাভ কি আপনি তো অনেক গরিব মানুষ ঠিক মতো খেতে পান না সারাদিন মসজিদে পড়ে থাকেন আমি আপনার জন্য প্রতিদিন দুটো করে দিনারের ব্যবস্থা করব স্বর্ণ মন্দিরের ব্যবস্থা করব আপনি সেগুলো নিয়ে সুন্দর মতো চলতে পারবেন আর গাছ টাছ কাটাতে পারবেন ওই আবেদ লোকের ভিতরে কি ছিল না এলাম ছিল না এলাম ছিল না শুধু আবার করতো সেই ওই ইবলিসের টাকার কাছে সেই সেখানে সিলেন্ডার করে ফেলছে সে হার মেনে ফেলছে সে চিন্তা করলো ইসলাম রক্ষা করার জন্য তো টাকা প্রস্তুত করে ফেল ইসলাম রক্ষার জন্য টাকার দরকার নাই ইসলাম রক্ষার জন্য আমার হলুসিয়ত দরকার ঠিক না বলুন হয়ে গেছে প্রথম দিন দুটো দিন আর ইবলিস এনে দিছে বাহ খুশি এতদিন অভাব ছিলাম এখন দুটো স্বর্ণ মুদ্রার ব্যবস্থা হয়েছে এরপরে দুই দিন দ্বিতীয় দিন আবার দুটি স্বর্ণ মুদ্রা তৃতীয় দিন আবার দুটি স্বর্ণ মুদ্রা এভাবে দিতে দিতে একদিন এগুলি টাকা দেওয়া বন্ধ করে দিচ্ছে কি দেওয়া বন্ধ করে দিচ্ছে টাকা দেওয়া বন্ধ আবেগ লোকটি গরম হয়ে গেছে হ্যাঁ আমার ট্যাক্স বন্ধ করে দিয়েছ আমার সেই কোটান নিয়ে ওই কাজটা কাটার জন্য বের হয়ে গেছে গর্তে নিয়ে যখন বের হলো ওই মাঝপথে ইবলিসের দেখা বলে হ্যাঁ আবেদ কোথায় যাচ্ছ বলে আমি আজকে ওই গাছের গোড়া মেরে কেটে দেবো আল্লাহকে বাদ দিয়ে তারা গাছের পূজা দিচ্ছে আমি এটা হতে দিব না ইংলিশ বলে না না খবরদার সামনে যেতে পারবে না আবেদ বলল তুমি আমার টাকাও বন্ধ করে দিয়েছো সমাজে আবার সেখানে গাছের পূজা চলবে সেটা তো হতে পারে না বলবেন না আমাদের সমাজ এখানে এগুলোই শুরু হয়েছে আমরা নিজের ইসলামকে ইমানকে সব কিছু টাকার কাছে বিক্রি করে দিয়েছি তারা যদি কষ্ট হয় আমাকে ক্ষমা করবে আল্লাহ আমাদের সকলের ইমানকে হেফাজত করুন এবার ওই ইংলিশের সাথে শুরু হয়ে গেল লড়াই প্রচন্ড লড়াই শুরু হলো এক পর্যায়ে ইংলিশ আগের লোকটিকে পরাজিত করে মাটিতে ফেলে দিল আগাত লোকটি মাটির মধ্যে পড়ে গেল আবেদের আবেদের ধরে বলে আবেদ তোমাকে আমি আজকে শেষ করে দিব আজকে তোমাকে মেরে ফেলবো আজকে তোমাকে আমি আর ছাড়বো না তোমাকে মেরে ফেলবো এত কষ্ট করে একটা গাছের পূজা মানুষকে করিয়ে দিয়েছি সারা জীবন পরিশ্রম করেছি আর তুমি সেই কাজকে কেটে দিবে আজ আমি তোমাকে ছাড়ব না আবেদ লোকটি বলে ভাই আমাকে মারার আগে আমার একটা কথার উত্তর দাও আমি তোমার কাছে জানতে চাই প্রথমে যখন আমি কোটার নিয়ে গাছটি কাটার জন্য বের হয়েছিলাম তখন আমি তো বিজয়ী হয়েছিলাম তুমি পরাজিত হয়েছিলে আজকে তুমি বিজয়ী হয়েছ কেন আজকে আমি পরাজিত হয়েছি আমার কি কি কোন ভুল হয়ে গেছে কিনা ভাই আমাকে একটু খুলে বলুন জ্ঞানী বলে আবেদ বল ইসরায়েলের আবেদ

এবং তুমি দ্বিতীয়বার কোটাল নিয়ে বের হয়েছ তখন তোমার আগের সে একলাস ছিল না এই জন্য আল্লাহ পাক আজকে আমাকে বিজয় দান করেছে আর আল্লাহ পাক তোমার জন্য পরাজয় দান করেছে তো বললেন প্রথমবারে যে নিয়ে বের হয়েছিল তখন তার ভিতরে একলাস ছিল এই জন্য সে বিজয় লাভ করেছে দ্বিতীয়বার তার দিনের ভিতরে ক্লাস চলে গেছে এই জন্য সেই শয়তানের কাছে পরাজয় হয়েছে ভাই যদি আমাদের দিনের ভিতরে যদি আল্লাহ সে যদি আমরা অর্জন করতে না পারি আমরা মাঠে ময়দানে মার খাবো যুদ্ধের ময়দানে মার খাবো আমাদের পরাজয় হবে সব জায়গায় আমাদের পরাজয় হবে যদি আমাদের ভিতরে এখলাস না থাকে আল্লাহ পাক বলেন যদি তোমাদেরকে বিজয়ী হতে হয় সব জায়গায় সত্যের বিজয় যদি হয় তোমাদের আমাদের দিলের ভিতরে এক নম্বরে খালেস নিয়োগ লাগবে যেভাবে আমার হাবিব যেভাবে এখলাসের সাথে বদরের যুদ্ধে আমি বিজয় দান করেছি উহুদের মাঠে আমি বিজয় দান করেছি সন্তকের ময়দান আমি বিজয় দান করেছি খাইবরে মোতাকাত বিজয় দান করেছি সাহাবা রামকে প্রতিটি যুদ্ধের মধ্যে আমি বিজয় দান করেছি মা আমার যুদ্ধে বিজয় দান করেছি যখন তোমাদের ভিতরে এখলাস চলে যাবে তখন তোমরা এই পুলিশের কাছে পরাজিত হতে থাকবে অসুবিধা কথা লম্বা করতে চাই না কথা একেবারে সংক্ষেপ আমাদের ভিতরে কি লাগবে এখলাস থাকবে এখলাস ছাড়া কোনো আমল কবুল হবে না আমার নবীর অনুসরণ ছাড়া আল্লাহ দরবারে কোন আমল কবুল হবে না হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস ওই হাদিস বুখারী শরীফের প্রথম হাদিস ওই হাদিস মিশকাত শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিনিয়াত আল্লাহ পাক সমস্ত আমলকে কবুল করবেন নিয়তের উপর কিসের উপর নিয়তের উপর সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপর এই হাদিস হাদিসের মতো পর্যায়ে চলে গেছে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন উম্মে কাইস নামক একজন সে মক্কা থেকে মদিনায় হিজরত করেছে তাকে বিবাহ করার জন্য আরেকজন সাহাবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে আমার রাসূল বলেছেন এই মক্কা থেকে সমস্ত মদিনাতে হিজরত করেছে ইসলামকে সাহায্য করার জন্য আল্লাহ এবং পাওয়ার জন্য সকলে হিজরত আল্লাহ কবুল করেছেন বিবাহ করার জন্য যে হিজরত করেছে সেই হিজরতের থেকে বঞ্চিত হয়েছে কারণ সেই ইখলাসের সাথে হিজরত করে নাই সে হিজরত করেছে তার বান্ধবীকে বিবাহ করার জন্য জোরে সোরে বলুন আল্লাহ তুমি আমাদের সমস্ত কাজের ভিতরে এখলাস দান করো আল্লাহ মানুষ দেখানো লোক দেখানো এবং প্রসিদ্ধি লাভ করার জন্য মানুষের প্রশংসা পাওয়ার জন্য আমরা যদি কাজ করি তাহলে তো আমাদের ইমান আমল বরবাদ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সমস্ত কাজের ভিতরে এখলাস দান করো আল্লাহ তুমি এত কষ্ট করে আমরা যে নামাজ পড়ি রোজা রাখি আল্লাহ তুমি সব কাজের মধ্যে আমাদের তুমি এখলাস দান করো সাহায্য আমি আল্লাহর কাছে সর্বদা দোয়া করেন আল্লাহ আমাকে তুমি এক এখলাস দান করো আমার তুমি আমাকে এখলাস দান করো এখলাস বানাই দাও আমাদের তাল মারবে যখন আমরা পড়তাম আমরা যখন ক্যান্টিনে খেতে যেতাম আমাদের একটা ছিল বড়ই তিনি মারা গিয়েছেন আল্লাহ তার গোবর জান্নাত বাসী করুন তিনি আমাদেরকে বলতেন এ আমার ছেলেরা তোমরা ভালো করে খাও আজকে আমি এখলাসের সাথে বাজার করেছি আমরা সবাই অবাক হয়ে গেছি হুজুর এখলাসের সাথে কিভাবে বাজার করলেন আবার বাজারের মধ্যে কি এখলাস থাকে ফলে হ্যাঁ ফলে তোমাদের একজন ছাত্র এখলাস আছে না ওই একলাসকে সাথে বাজারে নিয়ে গেছে ওই একলাস ফলে চলবে না বুঝলো আমাদের এটা পরিষ্কার করে বুঝাইতেন নামওয়ালা লোক নিয়ে নামাজ পড়লে যে আপনার নামাজ হয়ে যাবে সেটা না মানে হলো দিলের ভিতরে একলাস কোথায় থাকে নাকি মানুষের নামের ভিতরে একলাস থাকে কলবের ভিতরে আল্লাহ পাক ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুমারিকুম ইয়ানজুরু ইলা পাক তোমাদের কলমের দিকে তাকিয়ে আছে তুমি কোট নিয়ে যে আল্লাহর করতেছো আল্লাহ পাক আমাদের সকলকে রাজের সাথে এবার করবার তৌফিক